আজকে তোমাদের জন্য প্রচুর সারপ্রাইজ আছে তোমরা দেখতে থাকো আজকে তোমাদের সাথে অনেক জনে আমি আলাপ করিয়ে দেবো চলো দেখতে থাকো চলো তোমাদেরকে আমি ফার্স্টে দেখাবো আমার আম্মাকে মানে ঠাকুমা শাশুড়ি তারপরে আছে মা মানে আমার শাশুড়ি মা তারপরে কাকিমুনি কাকি শাশুড়ি মানে কাকি শাশুড়ি তোমাকে পাতা দেওয়া হচ্ছে না এটা হচ্ছে বাড়ির সবথেকে সদস্য এখানে পাশে চলে যাও পাশে যেতে যাচ্ছে না ক্যামেরা যাচ্ছে না অন্য জায়গায় যেতে যাচ্ছে না এখানে পিসি মানে পিসি শাশুড়ি কোন দিকেরটা সোনা ছোট আমার ছোট ননদিনী মানে আমার পিসা শ্বশুর আমার আর এখানে আমার ছোট ননদিনের মেয়ে হচ্ছে এই পুচু ঠিক আছে চলো এবার আমরা একটু গল্প করি তোমরা দেখতে থাকো চলো আমরা চট করে খুব তাড়াতাড়ি ডিমের চপ বানিয়ে নিই আমি এখানে ডিমের চপ বানানোর জন্য ডিম ও আলু সেদ্ধ করে রেখে গেছিলাম খুব তাড়াতাড়ি দেখে সারপ্রাইজ দিব চলো তোমরা দেখতে থাকো এই যে এখানে দেখতেই পাচ্ছ তোমরা আমি ডুমু ডুমু করে কেটে আলু সেদ্ধ করে রেখেছি আর ডিমটাকে আমি সেদ্ধ করে রেখেছি এখানে আমি নিয়ে নিয়েছি ব্রেড ক্রান্স ব্রেড ক্রাঞ্চটা আমি কিন্তু বাড়িতে তৈরি করে নিয়েছি এখানে এখন আমি আলুগুলোকে ভেঙে নিয়েছি তোমরা যদি ব্রেড ক্রাঞ্চ তৈরি করা দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানিও আমি তোমাদের দেখো এবার কড়াতে আমি প্রথমে সর্ষার তেল দিয়ে দিচ্ছি সর্ষার তেল এই দু টেবিল চামচ তিন টেবিল চামচ পরিমাণ দিয়েছিলাম দিয়ে তারপর গরম করে নিয়ে এবার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি অনেকটা পরিমাণে হবে তাই পেঁয়াজ কুটি ধরো এই বড় বড় সাইজের পাঁচটা মতো আমি পেঁয়াজ নিয়েছি পাঁচ ছটা পেঁয়াজ আমি এখানে দিয়েছি দিয়ে খুব ভালো করে আমি ব্রাউন করে ভেজে নেব ব্রাউন করে ভেজে নিলে কি হবে তাহলে পেঁয়াজের কাঁচা গন্ধ থাকবে পেঁয়াজ ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ তার মধ্যে এখানে আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দু চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক টেবিল চামচ দিয়ে আবার খুব ভালো করে আমি নেড়ে মিশিয়ে নিচ্ছি আমরা পর আমি এখানে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো আমরা প্রায় প্রতিদিন সন্ধ্যাবেলা এইভাবেই আমাদের কাটে গল্প করে হেসে প্রতিদিন কিছু না কিছু খেয়ে তাই আমি ভাবলাম আজ তোমাদের সাথে এটা শেয়ার করি এবার এখানে আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আমি দোকানের কেনা গরম মশলার গুঁড়ো দিচ্ছি গরম মশলার গুঁড়ো দিলাম আমি এক স্পুন মতো খুব বেশিও না খুব কমও না এক স্পুন মতো আমি গরম মশলা গুঁড়ো দিয়েছি এবার এখানে আমি তো দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলুগুলো আমি আলুগুলোকে হাতে ভেঙে নিয়েছিলাম এবার এই আলুগুলোকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে আমি এক কেজি আলু নিয়েছি বড় বড় দেখে এবং ওটাকে আমি কেটে এই দশ দুপালা করে নিয়েছিলাম নিয়ে দশ মিনিট মতো করে সেদ্ধ করে নিয়েছি ডিম হচ্ছে আমি দশ মিনিট সেদ্ধ করে ছুলে রেখে দিয়েছি ওগুলো আর তোমাদের সাথে শেয়ার করিনি এখন আমি খুব ভালো করে আলুর সাথে পেঁয়াজগুলোকে মিশিয়ে দিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ আলুর কালার চেঞ্জ হয়ে গেছে ওগুলোকে একটু সিম আছে সময় নিয়ে ভাজলাম ভেজে এবার কাসুরি মেথি দিয়ে দিচ্ছি কাসুরি মেথি এই দুই টেবিল চামচ পরিমাণ হাতে নিয়ে একদম গুঁড়ো করে দিয়ে দিলাম কাসুরি মেথি দিলে আমার রান্নার টেস্ট চেঞ্জ হয়ে যায় এবং আমার পার্সোনালি কাসুরি মেথির গন্ধ খুব ভালো লাগে তোমাদের কাদের কাদের কাসুরি মেথির গন্ধ ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও আমি এবার এটাকে একটা প্লেটে নামিয়ে নিয়েছি আর এখানে আমি ভেজে রেখেছিলাম বাদাম বাদামটা আমি দিয়ে দিচ্ছি বাদামটাকে আমি হাত দিয়ে একটু চটকে নিয়ে দিয়ে দিচ্ছি বাদামটাকে আমি আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিব যাতে মানে আলুর চোখার মধ্যে পুরোটার মধ্যেই বাদামটা মিশে যায় এটাকেও তোমরা গরম ভাত দিয়ে ট্রাই করতে পারো এই আলুর চোখাটা সেটাও অসাধারণ একটা টেস্টি খাবার এবার হচ্ছে আমি ডিমটাকে ছুতো দিয়ে দুভাগ করে কেটে নিচ্ছি কারণ চাকু দিয়ে কাটলে কি হয় দুপাশে সমানভাবে কাটে না সেজন্য আমি ওইখানে আমি চাকু সুতো ইউজ করেছি সুতোটাকে এক দিয়ে মাঝখান থেকে সুন্দর করে কেটে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ সুন্দর করে কেটে গেল এবার আমি পরিমাণ মতো আলু নিয়ে হাতের মধ্যে গোল করে নিচ্ছি এবার মাঝখানে আমি ডিমটা দেবো মাঝখানটা চ্যাপটা করে নিতে হচ্ছে এবার এখান থেকে আমি একটা ডিমের টুকরো নিয়ে নিচ্ছি নিয়ে যে মাঝখানে দিয়ে উল্টো করে দিলাম কারণ তাহলে ভালো হবে সিলিংটা খুব সুন্দর করে সিল করে দিতে হবে আলু দিয়ে চারিদিকে যে কম হয়ে গেছে আমি আবার একটু আলু নিয়ে চারিদিক থেকে খুব সুন্দর করে মোটা মোটা করে লেয়ার করে নিয়েছি বাড়ির আলুর চাপের কোটি একটু মোটা হলেই ভালো লাগে তাই আমি সেভাবেই করার চেষ্টা করেছি দেখতেই পাচ্ছ তোমরা আমি তোমাদেরকে আরেকটা করে দেখাচ্ছি এই যে হাতে পরিমাণ মতো আলু নিয়ে নিলাম এর মাঝখানটা খুব ভালো করে চ্যাপটা করে নিয়ে তারপর একটা ডিমের টুকরো বসিয়ে দিচ্ছি বসিয়ে দিয়ে চারিদিকটা ভালো করে আটকে দিচ্ছি যে কুসুমটা দিয়ে দেখছো তবুও ছেড়ে গেল করে সিল করে নিতে হবে পিট পিট করে আমি লম্বা লম্বা করে একটা শেপ দেওয়ার চেষ্টা করেছি তোমরা চাইলে গোল গোলও করতে পারো ইচ্ছে মতো যেখানে গোটা আলু আছে সেটাকে ছাড়িয়ে দেবে একটু ম্যাশ আলু দিলে ভালো লাগে খেতে গোটা আলু মুখে পড়লে পরে ভালো লাগে না ওটা একটা বেশি তোমরা দেখতেই পাচ্ছ আমি দুটো গড়ে নিয়েছি এবার এগুলোকে আমি কি করে ব্রেড ক্রান্সে কোট করি সেটা দেখো তার আগে আমি একটা ব্যাটার তৈরি করে নেবো সেখানে আমি একটা বড় চামচের মোটামুটি দশ চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি আমি মেপে নিয়েছি কর্নফ্লাওয়ারটা তারপরে পরিমাণ মতো এখানে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো আর দিয়ে দিব একটা ডিম অনেকে ডিম দিয়ে পুরো গোলাটা করে কিন্তু পুরো গোলাটা ডিম দিয়ে করলে কি হয় তেলের মধ্যে ছাড়ার সাথে সাথে ফেনা ফেনা হয়ে যায় তাই আমি একটু টেস্টের জন্য একটা ডিম দিচ্ছি বাকিটা আমি জল দিয়ে দিই এখানে আমি যদি পুরোটা ডিম দিয়ে গুলতে যাই তাহলে আমার ওই খান চারেক মতো ডিম লাগবে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি একবারে জল দিচ্ছি না আমি অল্প অল্প করে জল দিয়ে দিয়ে দিয়ে একটা একটা ঘন একটা স্ট্রেকচার তৈরি করে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ খুব ঘনও না খুব পাতলাও না যে তোমাদের আমি তুলে দেখালাম পাতলাও নয় ঠিকঠাক একটা স্ট্রাকচার আমি তৈরি করে নিয়েছি এখন আমি একটা করে চপ নেব এই যে চপগুলো আমি সব গড়ে রেখেছি এই চপগুলো একটা একটা করে নিয়ে ব্রেড ক্রামসে ফার্স্ট একটা কোট করে নেব কোট করে নিয়ে এবার আমি এটাকে গোলার মধ্যে চুবিয়ে দেব কর্নফ্লাওয়ারের গোলার মধ্যে চুবিয়ে আবার আমি ব্রেড ক্রামসে আরেকটা করে কোট করে নেব ডবল কোট করলে চপ অনেকক্ষণ অব্দি মুচমুচে থাকে অনেকে সিঙ্গেল কোটেও করে কিন্তু আমি অলওয়েজ ডাবল কোটে করি আমি একবার বাঁ হাত দিয়ে তোমার মানে ছড়িয়ে দিচ্ছি কারণ ডান হাত দিয়ে করতে গেলে পরে তোমরা যারও বানাও তারা অবশ্যই জানো যে তাহলে কি হয় মানে বিস্কুটের গুঁড়োগুলো তলা পাকিয়ে যায় হাতে জল থাকার কারণে যে আরেকটা আমি চপ নিয়ে নিচ্ছি এবার এটাকেও সেমভাবে করে দেখাচ্ছি তোমাদেরকে যে প্রথমে একটু বিস্কুটের গুঁড়ো লাগিয়ে নিলাম এরপরে আবার সে কর্নফ্লাওয়ারের ব্যাটারি গুলিয়ে নিয়ে আবার ব্রেড ক্রামসে কোট করে নেব বাস তাহলেই রেডি আমাদের চকলেট এই যে আমি রেডি করে নিয়েছি চপ এবার চলো তেলে চলে যাই এবার আমি একটা কড়াইয়ের মধ্যে তেল আগের থেকে বসিয়ে রেখেছিলাম এবার তেলটা গরম হয়ে গেছে এবার এটার মধ্যে আমি চপগুলো ছেড়ে দিচ্ছি এখানে আমি দুটো করে চপ ছাড়ছি পরের দিকে আমি তিনটে করে ছাড়ার চেষ্টা করব প্রথমটা আমি দুটোই ছাড়লাম দেখি খুব বেশিক্ষণ লাগে না চার থেকে পাঁচ মিনিট লাগবে এবার গরম গ্যাসের আজ একদম সিম করা আছে তেলটা গরম করে নিয়ে এবার হচ্ছে তোমার দেখতেই পাচ্ছ তোমরা গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে তখনই তোমরা কিন্তু চপটা নামিয়ে নেবে এবার আমি একটা ননস্টিকের কড়াইয়ের মধ্যে সাইডে পেপার পেতে নেব সেটা তোমাদেরকে দেখাবো কারণ পেপার পেতে নেওয়ার কারণে কী হবে প্রথম যে চপটা ভাজবো এবং লাস্ট চপ ভাজতে একটু সময় লাগবে তাতে চপগুলো সব গরম থাকবে যে তোমার গোল্ডেন ব্রাউন হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা কালারটা খুব সুন্দর এসছে তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো এবং জানিও কেমন হলো এই যে ননস্টিকের হাড়ির মধ্যে আমি একটা পেপার পেতে নিচ্ছি পেপার পেপার এবং ননস্টিকের হাঁড়িগুলো খুব মোটা হয় এবং পেপার পাতার কারণে না অনেকক্ষণ অবধি চপটা গরম থাকে সেজন্যই আমি এই পেপার পেতে এখন আমি চপটা তুলে এখানে রাখাটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো দুটো একসাথে তুলতে গেলাম তারপর মনে হলো না পড়ে গিয়ে যদি ভেঙে যায় না একটা একটা করে তোলাটাই ভালো সেজন্য আমি একটাকেই তেল ঝাঁকিয়ে নিয়ে পুরোটা আমি তুলে দিচ্ছি তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে তোমরা কে কে বাড়িতে ট্রাই করলে আমাকে এখন আরো আমি চপ ভেজে নিয়ে নিচে তোমাদের সাথে দেখা হচ্ছে নিচে তোমাদের সবার সাথে আবার দেখা করা তোমরা যদি সবাই আমার প্রথম চ্যানেলে প্রথম হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেলকে এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলো না এতে করে আমার রান্নার যে কোনো ভিডিও তোমরা ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে এর মধ্যে আমার চপও ভাজা হয়ে গেছে চলো ফার্স্টে বাবাকে দিয়ে যাই ডিমের চপ বানিয়েছি তুমি খাবে দাঁড়াও বাবার সাথে তোমাদেরকে পালা করিয়ে দিই এই যে বাবা বাবাকে আমি চপটা দিচ্ছি হ্যাঁ, হ্যাঁ, বাবাকে চপটা দিচ্ছি

condition